আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আরেকটা জিনিস দেখানোর জন্য নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমার সুপারি বাগানে আমাদের অঞ্চলে বেশ সুপারি গাছ হয় তো আমি এখানে কিছু সুপারি ছায়া লাগাইছিলাম অন্তত পাঁচ ছয় মাস আগে দেখি গাছগুলো উঠছে কিনা আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম কিছু গাছ উঠছে একটা গাছ মরে গেল মনে হচ্ছে এই গাছটা মরে গেল একটা গোড়া পচে গেছে অনেকদিন না আসার কারণে এগুলো সব নোংরা হয়ে আছে অনেকগুলোই গাছ লাগাইলাম আমি কিন্তু সব গাছ উঠে নাই অল্প কয়টা গাছ উঠছে আরও সুপারি গাছ আছে আমার এই যে এইগুলো লাগাইলাম বড় সুপারি গাছ আছে আম গাছ তারপরে বিভিন্ন রকমের গাছ এদিকে সুপারি গাছ আছে একটা সুপারি গাছ একটা সুপারি গাছ জংলা বনের মতো হয়ে গেছে বাঁশ গাছ জাট দিয়ে সুপারি গাছ সুপারির ফলন ভালো না বড় গাছগুলো প্রায় মরে গেছে এখানে যেন ছোট ছোট কিছু গাছ লাগাইলাম বীজ থেকে বীজ লাগাইলাম এগুলো বেশি দিন হয়নি লাগানো হয়েছে এগুলো বড় হচ্ছে আস্তে আস্তে সাথে আবার আম গাছও লাগানো আছে যদি আম গাছগুলো কোনো জাতে না কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ সুপারি গাছগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো কেটে ফেলে আবার নতুন করে বাগান করতে হবে